বেস্তানি হসপিটাল সম্পর্কে জানতে পেরেছি আমি আমার এক বন্ধুর কাছ থেকে এই হসপিটালে এসেছি মূলত কিছু আমার রুটিন চেক আপের জন্য রুটিন হেলথ চেক আপের জন্য ইয়ারলি চেক আপ ডাক্তাররা এখানে ফিজিশিয়ান সাফিসিয়েন্ট টাইম স্পেন্ড করেন এবং ডিফিকাল্টিস যে কোনো ডায়াগনোসিসের ব্যাপারে ওনারা যথেষ্ট হেল্পফুল ছিলেন ওভারঅল ওনাদের কাছ থেকে স্যাটিসফ্যাক্টরি লেভেলে সাপোর্ট পেয়েছি ইন্টারপ্রেনাররা ফুল টাইম আমাদেরকে সাপোর্ট দিয়েছেন স্টাফদের সাপোর্ট আমরা ফুল টাইম পেয়েছি overall service was very much satisfactory of course সন্তুষ্ট সব কিছুই ওভারঅল সুন্দর ছিল এখানে মূলত এটা হসপিটাল হলো এটা এখানে আমার এসে কখনোই মনে হয়নি যে আমি হসপিটালে ছিলাম চেয়ারফুল একটা এনভায়রনমেন্ট ছিল এখানে আমি অবশ্যই দেশে ফিরে গেলে আমি আমার বন্ধুবান্ধব বা আমার রিলেটিভসদেরকে আমি বলবো এখানে বেটার ট্রিটমেন্ট আছে এখানে প্রম্পট সার্ভিস পাওয়া যায় এবং এবং ইন ফিউচার আমার কোনো ডিফিকাল্টিস হেলথ ইস্যুস থাকলেও আমি এখানে আসার প্ল্যান করবো